বাংলাদেশেও মহিলা মহিলারা বিয়া করে বলুন বাঁচলেও একসাথে মরলেও একসাথে তো কি অবস্থা ভাই ব্রাদার কি অবস্থা সবার আজকে আমরা কথা বলবো মেয়ে মেয়ে বিয়ে নিয়ে খেলা হবে ভাই রে ভাই এইটা কোনো কথা বাংলাদেশে এত পোলাপান থাকতেও ও মিয়ে মিয়ে বিয়ে করে নিল আঁখি আর বিলকিস বিয়ে কোন কনজুরে হড়াইছে আমি আমাদের মাইরে ফেলতে চাই তো দুজন একসাথে মারবো আর যদি বাঁচিয়ে রাখতে চাই তো দুজন একসাথে বাঁচিয়ে রাখতে কি জোনাটাই লাগছে দেখছেন দুটি পাখির ডানায় ডানায় লেগে গেছে জোড়া আরে এরা কারা আরে কি বলেন এদেরকে চেনেন না আমি তো চিনি না মালটাকে সমকামিত আপনার ওই ইউরোপ কান্ট্রিতে আছে কিন্তু বাংলাদেশে যেরকম হয় আমরা আগে কখনো দেখি নাই তো এটাই ফার্স্ট টাইম দেখা কেন রে ভাই মেয়ে আর মেয়ে চুল সেরাসেরি করতে পারলে মেয়ে আর মেয়ে বিয়ে করতে পারবে না আর কথাটা হচ্ছে এরা বিয়ের পর করবেটা কি অন মাইয়া মাইয়া কিটা করব জানি না এখন আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই বাঁচলো একসাথে মরলো একসাথে ওরে শালা বাংলাদেশেও মহিলা মহিলারা বিয়ে করে আচ্ছা কাকা এরা যদি সত্যি বিয়েটা করে থাকে তাহলে এদের মাঝে কে স্বামী আর কে স্ত্রী দুটাই তো ইঞ্জেল ছাড়া <laughs> আমি তো এটাই বুঝলাম না যে এদের একে অপরের সাথে সম্পর্ক হলো কি করে ওর সাথে আমার ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে ওর সাথে আমার পরিচয় ফার্স্ট সম্পর্ক হওয়ার পর আবার চলে গেছে ঢাকায় একে অপরের সাথে দেখা করার জন্য নিয়ে আমি ঢাকায় ইসলাম ঢাকায় আমরা আর কি দেখা করছি দুইজনে এইসব হাস্যকর ঘটনাকে কেন্দ্র করে চিড়িয়াখানার মতো বিনা টিকিটে ভিড় করতেছে তাদের এই সব দৃশ্য দেখার জন্য দেখলাম ভালো একটা ইন্টারেস্টিং বিষয় মানে একজন মেয়ে আরেকজন মেয়ের কাছে আসছে তো ঢাকার থেকে ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি যাইয়া আমাদের ওইখান থেকে দুজন রে আলাদা করে নিয়ে আসছি আচ্ছা ভাই এদেরকে ফ্যামিলি কেন দুজন রে আলাদা করে নিয়ে আসলো এরা একসাথে এক ঘরে থাকলে কি এমন হতো আমি আমার ফ্যামিলিকে বলছি যে ওর কাছে আমি যামু ওনারা রাজি হয় নাই আচ্ছা বোন ফ্যামিলি কেন মানবে তারা কি ভাতের সাথে তরকারি হিসাবে গাঁজা মিশিয়ে খায় না তোদের এই সব মেনে নেবে সঠিক বলেছে আমাদের মাইরে ফেলতে চায় তো দুজন একসাথে মারবো আর যদি বাঁচিয়ে রাখতে চায় তো দুজন একসাথে বাঁচিয়ে তো বেশি বকবক না করে চলো মেয়ে মেয়ে বিয়ে নিয়ে ইসলাম কি বলছে নারী নারী আর পুরুষ পুরুষ যখন এই ধরনের কোনো কাজে লিপ্ত হবে আল্লাহর গজব সেই দেশের মধ্যে সমাজের মধ্যে এলাকার মধ্যে পড়বে